হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelance Limon once again আজকে আমাদের টিউটোরিয়ালের টপিক হচ্ছে তিনটি পিটিসি সাইট বা যে সাইটগুলো থেকে শুধুমাত্র আমরা অ্যাডভার্টাইজমেন্ট শো বা সার্ফিংয়ের মাধ্যমে ইনকাম করে থাকি তো বরাবরের মতন ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বলে চলুন কাজ শুরু করি প্রথম সাইটটি হচ্ছে অ্যাড বিজিআই তো এটি একটি ক্রিপ্টো কারেন্সি আর্নিং সাইট তো এখানে আপনাকে আর্ন করতে হলে সর্বপ্রথম রেজিস্টার করতে হবে তো এখানে আমরা ভিডিও ডিসক্রিপশনে আমি সাইটের লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ সেখান থেকে লিঙ্কটা কালেক্ট করে নেবেন সর্বপ্রথম আমি রেজিস্টার করবো রেজিস্টারে ক্লিক করলে আমাদের সামনে রেকর্ডের ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইউজার নেম দিয়ে দেবেন এখান থেকে আপনার first name last name mail address এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখান থেকে মেল ফিমেল এবং এখানে টিক মার্ক দিয়ে দিবেন তারপর নট রোবটে ক্লিক করবেন দেন ক্যাপচারে ফিল আপ করে দেন রেজিস্টার ওকে রেজিস্টারে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়েলকাম আচ্ছা তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেইলটাকে চেক করব আমাদের মেইলে কোনো মেইল গিয়েছে কিনা আমাদের ইনবক্সে কোনো মেইল পাইনি আমরা স্প্যাম ফোল্ডার সেট করব আচ্ছা স্প্যাম ফোল্ডারেও কোনো মেইল পাইনি ইনবক্সে চলে আসি আচ্ছা এখানে কোনো মেল আসেনি ওকে দেন আমরা জাস্ট ওয়েবসাইটটিকে একবার রিলোড করে নেব দেন লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এবং I am not robot click করার পরে এখান থেকে মাউন্টেন সিলেক্ট করতে বলছে আমাদেরকে ভেরিফাই করে দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে এই হচ্ছে সাইটের ইন্টারফেস তো এর আগে আমি একটা সাইট শেয়ার করেছিলাম আপনাদের সামনে অ্যাডবিটিসি ডট টপ তো সিমিলার সাইট এটাও সিমিলার সাইট তো সেখান থেকে আপনারা বিটিসি ইনকাম করতে পারতেন জাস্ট এইখান থেকে শুধুমাত্র আপনারা বিসিএইচ কয়েন্টে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বাম দিকে দেখতে দেখতে পাচ্ছেন প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করবেন আচ্ছা প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মেইল অ্যাড্রেস নেম সব কিছু ঠিক আছে ওকে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক রয়েছে আচ্ছা তারপরে এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাম দিকে সার্ফ রয়েছে তো এখানে আমরা যখন সার্ফে ক্লিক করব তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটা ক্যাপচার ফিল আপ করতে হবে ক্যাপচারটি ফিল আপ করে দেওয়ার পরে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করব এখানে কি বলছে traffic light okay traffic light then verify okay enter ওকেই আচ্ছা তারপর আমাদের এখানে বলছে যে আশি সেকেন্ডের জন্য এই এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে তার পরিবর্তে আমরা এখান থেকে একশো চল্লিশ বিসিএস কয়েন পাবো ঠিক আছে তো এখান থেকে আমরা জাস্ট ভিউয়ে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে জাস্ট একটা কাউন্টডাউন শুরু হবে ঠিক আছে তো এই কাউন্টডাউনটা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি আমি ভিডিওটি পুশ করতেছি কারণ এতক্ষণ অপেক্ষা করা পসিবল নয় তো আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে নির্দিষ্ট সময়টি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে ব্যালেন্সে এইখানে অ্যামাউন্টটি যোগ হয়ে গেছে তো এভাবে আপনারা এখান থেকে সার্ফিং করে বা ওয়েবসাইট ভিজিট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর এখানে রয়েছে শর্ট লিঙ্ক এখান থেকে আপনারা শর্ট লিঙ্কগুলো কমপ্লিট করে এখান থেকে আর্ন করতে পারবেন দেখেন এই এই শর্ট লিঙ্কটা কমপ্লিট করলে এখান থেকে আঠারোশো একুশ বিসিএস কয়েন আপনি পাবেন কীভাবে শর্ট লিঙ্ক কমপ্লিট করতে হয় আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে সেটি দেখিয়ে দিব ঠিক আছে তারপর রয়েছে অফার ওয়াল অফার ওয়ালগুলো বাংলাদেশ থেকে আপনারা কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে শুধুমাত্র এখান থেকে সার্ফ করে এবং শর্ট লিঙ্ক কম্পিউটারের মাধ্যমে এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম সাইট এই সাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে এরপরে নেক্সট যে সাইটটি রয়েছে সাইটটির নাম হচ্ছে অ্যাট ইথিএইচ মানে এখান থেকে আপনারা ইট কয়েন আর্ন করতে পারবেন তো এখানেও আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে জাস্ট রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদেরকে এখান থেকে ইউজার নেম দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হবে দেন এখান থেকে আই এম নট রোবটে ক্লিক করার পরে ক্যাপচাটা ফিল আপ করে দিতে হবে দেন রেজিস্টারে ক্লিক করতে হবে ওকে রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে জাস্ট এখানে একটি রিলোড করতে হবে দেন লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে আপনাকে এখানে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে ক্যাপচাটা ফিল আপ করে দিয়ে আমরা ভেরিফাই করে দিলাম দেন আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করলাম ওকে লগ ইনে ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে সিমিলার এক ইন্টারফেস একদম সেম টু সেম ইন্টারফেস তো বাম দিকে জাস্ট সার্ফ রয়েছে তো আমরা এখানে সার্ফে ক্লিক করবো ডাটাটি একটু রিলোড করে নেই সার্ফে ক্লিক করি ওকে সার্ফে ক্লিক করার পর এম নর্টেড রোবট মাঝে মাঝে এরকম আপনাদের একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে আপনারা এটাকে ক্লোজ করে দেবেন জাস্ট আমরা এখান থেকে ক্যাপচাটা ফিল করে দিচ্ছি ক্যাপচারটা ফিল করে দেওয়ার পরে এখানে ইন্টারে ক্লিক করতেছি আচ্ছা করার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটা সাইট রয়েছে তো এই সাইটটিতে এক ষাট মিনিট এক সাইট সেকেন্ড আপনাকে এখান থেকে জাস্ট সাইটটি ওপেন করে রাখলে আপনি এখান থেকে একশো আটষট্টি পিএইচ ইটকয়েন আপনি এখানে পাবেন জাস্ট আমরা ভিউয়ে ক্লিক করব ভিউয়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কাউন্টডাউনটা শুরু হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন শুরু হয়ে যাবে এই কাউন্টডাউনটা শেষ হয়ে গেলে আপনাকে আপনার যে এই যে একশো ষাট একশো আটষট্টি যে ইটকয়েনটি э, রয়েছে সেটি আপনি ব্যালেন্সে যোগ হয়ে যাবে তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সাইট ঠিক আছে এরপরে দ্বিতীয় যে সাইটটি রয়েছে এটি হচ্ছে অ্যাডি আর এখান থেকে আপনারা ডাচ কয়েন আর্ন করতে পারবেন তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পরে আপনার এখানে ইউজার নেম দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে এরপরে last name email address password দিতে হবে তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে দেন এখানে I have read agree and terms and condition select করে দেওয়ার পরে আই এম নট এর উপরে ক্লিক করবেন দেন এইখান থেকে ক্যাপচারটি ফিল আপ করে দেবেন তারপরে ভেরিফাই করে দিবেন দেন রেজিস্টারে ক্লিক করবেন ওকে দেন পেজটিকে একটু রিলোড করে নেবেন তারপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আবার এখান থেকে ক্যাপচাটি ফিল আপ করতে হবে তো এখানে বলছে বোর্ড আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিই ওকে দেন ভেরিফাই ভেরিফাই দেওয়ার পরে লগ ইন আচ্ছা লগ ইনে ক্লিক করার পর সেম ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা তো এইখান থেকে আমরা জাস্ট সার্ফে ক্লিক করব সার্ফে ক্লিক করলে আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আই এম নট রোবটে ক্লিক করব এখান থেকে তারপরে এখানে রয়েছে ট্রাক্টর ভেরিফাই ক্লিক করার পরে ইন্টার ওকে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ সেকেন্ড যদি আমরা এই অ্যাডভার্টাইজমেন্টে দেখি তাহলে আমরা zero point zero four two এত এত জাস্ট কয়েন আমরা এখান থেকে আর্ন করতে পারবো তো জাস্ট আমরা এ ক্লিক করবো এ ক্লিক করলে দেখবেন এখান থেকে টাইমটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে তো এই এই সেকেন্ডটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার এই ব্যালেন্সটি আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা শর্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো শর্ট লিঙ্কগুলো পূরণ করে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন জাস্ট আপনাদেরকে একই নিয়মে শর্ট লিঙ্ক কমপ্লিট করতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমি শর্ট লিঙ্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটি দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের ব্যালেন্সটি মেইন অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে zero point zero zero four two Dutch coin ঠিক আছে তারপরে এখান থেকে আর্নিংয়ের আরটি ওয়ে রয়েছে সেটা হচ্ছে রেফার আপনারা এখান থেকে রেফার সিস্টেমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা রেফার করে এখান থেকে আর্ন করতে পারবেন তো রেফার সিস্টেমে গেলে আপনারা এখান থেকে একটা রেফার লিঙ্ক পাবেন তো এই লিঙ্কটা আপনারা যদি আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করেন সেক্ষেত্রে তার ইনকামের ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট আপনারা এখান থেকে আর কি কমিশন পাবেন তো এই সাইট প্রত্যেক তিনটা সাইটেরই লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সাইট তিন তিনটি লিঙ্কগুলো কপি করে নেবেন ঠিক আছে তারপরে অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে এখানে এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে কি এই সাইট থেকে উইথড্র আপনারা ডিরেক্টলি আপনাদের ডাচ কয়েন ওয়ালেটে দিতে পারবেন হ্যাঁ আর যদি ছোট অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আপনারা FaucetPay FaucetPay wallet অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে কেউ যদি ফুসেট পে অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমি ফুসেট পে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ঠিক আছে আমি সেই টিউটোরিয়ালটি দিয়ে দিব ভিডিও লিঙ্কটি আপনারা সেখান থেকে দেখে একটি ফুসেট পে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ফুসেট পে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ আপনারা দুই মিনিটের ভিতরে একটি ফুসেট পে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানে দেখানোর মতন আর তেমন কোনো কিছু নেই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি আরেকটি রিকোয়েস্ট সেটি হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে এখান থেকে এই চ্যানেলে আসার পরে জাস্ট আপনারা ওয়েবসাইটে ক্লিক করলে অথবা আপনারা যদি গুগলে সার্চ করেন ফ্রিলান্সার লিমন ডট কম তাহলে আপনারা একটা ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পারবেন তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্লগ আর্টিকেল পাবলিশ করা রয়েছে তো আপনারা এই আর্টিকেলগুলো দেখে এখান থেকে আপনারা একটা আর্ন প্যাসিভ ইনকাম বা একটা আর্নিং সোর্স পেতে পারেন আপনারা চাইলে আর্টিকেলগুলো করতে পারেন এখান থেকে আপনাদের সবচেয়ে মানে মেইন যে সুখবরটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি এখানে আপনাদের একাডেমি সেকশন দেখতে পারবেন উপরে তো একাডেমি সেকশনে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ফ্রিলান্সিং কোর্সে অ্যাডমিশন করাচ্ছি ঠিক আছে তো এখানে আমরা ইনকামের গ্যারান্টি দিচ্ছি এবং লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি তারপরে হচ্ছে কোর্স ফি রিফান্ডেবল ঠিক আছে কোর্স ফি রিফান্ড যদি আপনারা পনেরো থেকে বিশ দিনের ভিতরে ইনকাম করতে না পারেন সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ কোর্স ফিটা আপনারা আমরা রিফান্ড করে দিচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের যে কোর্সগুলো আমরা করাচ্ছি সেগুলো হচ্ছে SEO data entry graphics design digital marketing affiliate marketing CP affiliate marketing YouTube marketing social media marketing video editing web page design and web security digital hacking এবং আদার্স যে নর্মাল বেসিক কোর্সগুলো রয়েছে সেটি হচ্ছে office application basic graphics design basic internet এবং হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং ঠিক আছে তো আপনারা যদি কেউ এখানে অ্যাডমিশন করতে চান বা আপনারা যদি বাসায় বসে থেকে বা অনলাইনের মাধ্যমে এই কোর্সগুলো করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে এনরোল নাও অথবা রেজিস্টার হেয়ার ঠিক আছে এইখানে ক্লিক করবেন একবার ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে ঠিক আছে তো এইখানে আপনি আপনার mail address full name email address তারপরে হচ্ছে আপনার পুরো অ্যাড্রেসটা ফোন নাম্বার কোন কোর্সে অ্যাডমিশন হতে যাচ্ছেন সেই কোর্সে সিলেক্ট করে হ্যাঁ কোন মেথডে পেমেন্ট করবেন সেই মেথডটিকে সিলেক্ট করে এখান থেকে একটা স্ক্রিনশট আপলোড করে দেবেন যে আপনি আমাদেরকে পেমেন্ট করেছেন ঠিক আছে দেন সাবমিটে ক্লিক করে দেবেন আপনার আমরা আপনার সাথে চব্বিশ ঘন্টার ভিতরে যোগাযোগ করব ঠিক আছে তো এটাই হচ্ছে গুড নিউজ আর দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ I don't ever slow up, no